হিরো আলমের ছবি পোস্ট করে লিখেছেন নাথিং ইজ ইম্পসিবল ছবিতে আরো আছেন পোশাক ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী নায়িকা বর্ষা বগুড়ার ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম গানের ভিডিও ও নিজের প্রযোজিত নাটকে অভিনয় করে পরিচিতি পান সেই পরিচিতি কাজে লাগিয়ে তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন সাহসী হিরো আলম নামে একটি ছবিও প্রযোজনা করেছেন তিনি সেই ছবিতে তিনিই নায়কের ভূমিকায় অভিনয় করেছেন জায়েদ খানের সঙ্গে হিরো আলমের দ্বন্দ্বের সূত্রপাত একটি টেলিভিশন টেলিভিশনে অনুষ্ঠানে তাকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে শাহরিয়ার নাজিম জয়ের সেই অনুষ্ঠানে মিশা সদাগরকে জিজ্ঞাসা করা হয় হিরো আলম কি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য উত্তরে তিনি বলেন হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য তাৎক্ষণিকভাবে জায়দ খান বলেন না না আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি একজন আছে যে মিউজিক ভিডিও করেন তার কথা বলেছেন তিনি জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন হিরো আলম নামে আমরা কাউকে চিনি না আমরা হিরো বলতে চিনি নায়করাজ রাজ্জাক হিরো বলতে চিনি আলমগীর শাহ সাহেব হিরো আলম নামে কাউকে চিনি না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের এমন মন্তব্যে ভীষণ চটেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এফটিসিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সশরীরে হাজির হয়ে অভিযোগও করেছিলেন তিনি যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জায়েদ খানের বিরুদ্ধে মানহানি মামলাও করবেন বলে জানিয়েছিলেন হিরো আলম মামলার কোনো খবর না পাওয়া গেলেও অনন্ত জলিল দুজনকে এক ফ্রেমে দাঁড় করিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছেন জায়েদ খান ও হিরো আলম বিরোধ নিয়ে